ডিজিটাল বাংলাদেশ সরকারের বড় সফলতা যে কারণে অনেক কাজই এখন ঘরে বসে সেরে ফেলতে পারে বাংলাদেশের গ্রাম থেকে শহরের মানুষ ইন্টারনেটের সুবাদে কর্মসংস্থান হয়েছে প্রচুর যার মাধ্যমে অর্থনীতিতেও বড় ভূমিকা রাখছে এই খাত তথ্য বলছে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বারো কোটি বাষট্টি লাখ তাদের মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহার করছেন এগারো কোটি পঞ্চাশ লাখ সত্তর হাজার মানুষ কিন্তু যার উপর ভর করে ডিজিটাল বাংলাদেশ সেই ইন্টারনেটের গতি নিয়ে বরাবরই অভিযোগের শেষ নেই ব্যবহারকারীদের সেই চিত্রই আরও স্পষ্ট করেছে Ookla speed test global index বিভিন্ন দেশে ইন্টারনেটের গতির তালিকা যেখানে মোবাইল ইন্টারনেটে একশো বিয়াল্লিশটি দেশের মধ্যে একশো উনিশ নম্বরে বাংলাদেশ দুই সালের নভেম্বর থেকে দু সালের নভেম্বর পর্যন্ত গত এক বছরের ইন্টারনেটের গতির এই ফলাফল সম্প্রতি ওকলার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে যেখানে একশো ছিয়াত্তর দশমিক এক আট এমবিপিএস গড় গতি নিয়ে তালিকায় সবার উপরে কাতার বাংলাদেশের অবস্থান যথারীতি নিচের দিকে তেরো দশমিক পঁচানব্বই এমবিপিএস গড় গতি পাচ্ছেন বাংলাদেশের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা মোবাইল ইন্টারনেটের গতিতে তাই বিশ্ব তালিকায় বাংলাদেশের অবস্থান একশো উনিশতম ওকলা গ্লোবাল ইন্ডেক্সের তালিকা অনুযায়ী একশো উনচল্লিশ দশমিক চার এক এমবিপিএস গতি নিয়ে দ্বিতীয় অবস্থানে ইউনাইটেড আরব আমিরাত মোবাইল ইন্টারনেটে একশো একত্রিশ দশমিক পাঁচ চার এমবিপিএস গতি নিয়ে তৃতীয় অবস্থানে আছে নরওয়ে চতুর্থ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া তাদের গড় ইন্টারনেটের গতি একশো আঠারো দশমিক সাত ছয় এমবিপিএস একশো নয় এমবিপিএস গতি নিয়ে ছয় নম্বরে রয়েছে চীন এছাড়া মোবাইলে আঠারো দশমিক দুই ছয় এমবিপিএস গড় গতি নিয়ে প্রতিবেশী দেশ ভারত আছে একশো পাঁচ নম্বরে চোদ্দ দশমিক নয় তিন গড় গতি নিয়ে পাকিস্তান একশো চোদ্দ নম্বরে আর সবচেয়ে কম গতির ইন্টারনেট পায় আফগানিস্তানের বাসিন্দারা তাদের গড় গতি পাঁচ দশমিক দুই সাত এমবিপিএস অন্যদিকে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে আধিপত্য চিলির তাদের গড় ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি দুইশো ষোলো দশমিক চার ছয় এমবিপিএস দুইশো চোদ্দো দশমিক পাঁচ আট এমবিপিএস গতি নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন তৃতীয় অবস্থানে থাকা সিঙ্গাপুরের ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি দুইশো চোদ্দো দশমিক দুই তিন এমবিপিএস এখানেও নিতে বাংলাদেশের অবস্থান ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে বাংলাদেশ আছে একশো দুই নম্বরে এখানে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি মিলছে চৌত্রিশ দশমিক আট পাঁচ এমবিপিএস যা আগের বছরের তুলনায় বেড়েছে তিন শতাংশ সব মিলিয়ে দেশে ফোর কিংবা ফাইভ জি নেটওয়ার্ক থাকলেও ইন্টারনেটের গতিতে এখনও কচ্ছপ গতি বাংলাদেশে ব্যবহারকারীদের স্বস্তি দিতে তাই যেখান থেকে যেতে হবে বহুদূর এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন বিষয়ে তথ্য তুলে ধরার চেষ্টা থাকবে অনবরত আশা করি আপনাদের সঙ্গে পাবো আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত নিশ্চয়ই ভালো থাকবেন